আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকেও আরেকটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করি এই ক্লাসগুলো তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে তো আজকে যে টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই টপিকটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আর সেটা হলো ইউনিট ভিত্তিক কাজের অঙ্ক যে আমরা অর্ধেভিত্তিক যে কাজের অঙ্কগুলো আছে সেই কাজের অঙ্ক ঠিক আছে তো বুট পরীক্ষার মধ্যে তোমার ইউনিটের যে কাজের অঙ্ক এবং উদাহরণের অঙ্কগুলো আজ থাকে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই তাই জন্য আজকে ইউনিট ভিত্তিক কাজের অঙ্কগুলো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি তো তোমরা যদি তোমাদের বুট বইয়ের একশো তিরাশি নম্বর পেজটা খুলে দেখো তাহলে সেখানে দেখবা দুইটা কাজের অঙ্ক আছে ঠিক আছে তার থেকে দু তিনটে কাজের অঙ্ক আজকে প্রমাণ করার চেষ্টা করবো দেখি ইনশাল্লাহ তো চলো শুরু করা যাক তো প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছি কি যে এ সি সমকোণী ত্রিভুজের কোন সি সমকোণ এই চিত্রটা তোমাদের খেয়াল করার দরকার নাই শুধু মেন প্রশ্নটা এই যে এটা উপরে দেখো আমার মাউসের কার্সার পয়েন্টের দিকে লক্ষ্য রাখলে দেখতে পারবা যে মেন প্রশ্নটা আগে ভালোভাবে পড়বা মেন প্রশ্নটা যদি তুমি ভালোভাবে বুঝতে পারো তাহলে অবশ্যই এর সমাধানের একটা না একটা রাস্তা তুমি কি খুঁজে বের করতে পারবা তুমি যদি কোনো ফর্মুলা আয়ত্ত করতে পারো ফর্মুলা জানা থাকলে তুমি যদি প্রশ্নটা ভালোভাবে পড়তে পারো তাহলে ভালো প্রশ্ন প্রশ্নটা বুঝতে পারলে তুমি আনসার করতে পারবা এতে কোনো সন্দেহ নাই তাই দেখো প্রশ্নটা কী ছিল যে এবিসি সমকোণী ত্রিভুজের মানে কি এবিসি সমকোণ আমরা জানি কোনো ত্রিভুজের একটি কোন সমকোণ বা যে কোনো একটি কোন সম সম এক সমকোণ হলে বা সমকোণ মানে কি নব্বই ডিগ্রি হ্যাঁ এক সমকোণ হলে তাকে কি সমকোণী ত্রিভুজ বলা হয় তাহলে কি সমকোণী ত্রিভুজের সিকুণ সমকোণ সিকুণ সমকোণ মানে কি নব্বই ডিগ্রি ঠিক আছে না সিকুণ সমকোণ এবি কি এবি এবি উনত্রিশ সেন্টিমিটার এবি উনত্রিশ সেন্টিমিটার বিসি একুশ সেন্টিমিটার এবং কোন এবিসি কোন এবিসি মানে বি কোণটা কি আমার থিটা কোণ হলে cos square theta minus sine square theta এর মান বের করো ঠিক আছে না দেখো আমি একটা মান মনে মনেকে আমি একটা চিত্র এই তথ্য অনুযায়ী এই যে প্রশ্নের মধ্যে তথ্য আছে তথ্য অনুযায়ী যদি আমি একটা চিত্র অঙ্কন করে ফেলি তাহলে ওই চিত্রটা অঙ্কন করে ফেললে কি আমার অঙ্কটা কি সলভ করতে সহজ হয়ে যায় না তাহলে এই চিত্র অনুযায়ী এই প্রশ্ন অনুযায়ী এই যে যে প্রশ্নটা এই প্রশ্ন অনুযায়ী আমি তাহলে একটা চিত্র অঙ্কন করে ফেলি চিত্রটার প্রশ্ন মধ্যে কী বলছিল যে এ বি সি সমকোণী ত্রিভুজে তাহলে A B C A B C সমকোণী ত্রিভুজ তার মানে কি তার একটা কোণ কি এক সমকোণ এই যে সি কোণটা কি আমার এক সমকোণ ঠিক না সমকোণ তাহলে এ বি উনত্রিশ সেন্টিমিটার তাহলে এ বি এ বিটা কি আমার উনত্রিশ সেন্টিমিটার এবং বিসি কত আছে আমার দেওয়া আছে বিসিটা আছে একুশ সেন্টিমিটার ঠিক আছে না বিসিটা একুশ সেন্টিমিটার এবং কোন এ বি সি থিটা হলে এখন বলতে পারো যে স্যার আমি তো লম্বটা যে ভাই আমি তো লম্ব যদি এবি ধরি বা কোনটা যদি সি ধরি তাহলে তো এ এবি যে এবিটা যে উতিভুজ সেটা আমি বুঝবো কেমনে বিসিটা যে আমার ভূমি সেটা আমি বুঝবো কেমনে এটা তো এভাবে হতে পারতো এ বি সি মানে কি এইখানে আমার সি বি হইতে পারতো এখানে এ হইতে পারতো তাই না তাহলে এই এই সমস্যাটা সমাধান করবে তোমার কি এই যে এইখানে যদি লক্ষ্য রাখো এখানে তারা বলেই দিছে যে এ বি সি কোন এ বি সি কি আমার থিটা তাহলে এটা কি আমার এটা আমার কি তাহলে এইটুকুকে আমি বি ধরতে পারি না তাহলে A B A B C তাহলে বি কোনটা কি আমার কি থিটা কোন তাহলে এইটুকু যদি আমি এই তথ্য অনুযায়ী যদি আমি চিত্রটা অঙ্কন করে ফেলি তাহলে কি আমার এ বি পাচ্ছি না এ বিটা কি আমার অতিভুজ হচ্ছে না এবং সিটা কি আমার বি সিটা কি আমার ভূমি হচ্ছে না হ্যাঁ তাহলে এই তথ্য অনুযায়ী কি এই চিত্রটা ডাকলাম এই চিত্র এই তথ্য অনুযায়ী কি আমার কেয়ার মান বার করতে হবে cos square theta minus sine square theta ঠিক আছে না চলো দেখা যাক সূত্র কীভাবে এটা সলভ করা যায় চলো সলভ করি ঠিক আছে না দেখো এই যে তথ্যটা ছিল আমার প্রশ্ন মধ্যে যে তথ্যটা ছিল সেই তথ্য অনুযায়ী কি আমি একটা চিত্র অঙ্কন করলাম তাহলে আমরা কি জানি আমরা জানি কস আমরা কিন্তু আগে একটু ফর্মুলাতে শিখছিলাম বা ত্রিকোণমিতিক অনুপাতের যে সম্পর্কগুলো বা তাদের পরিচয়গুলো কিন্তু তার আগে আমরা পড়ছিলাম আমরা বলছিলাম যে কি সাইন থিটা আমরা যদি পূর্বের ক্লাসগুলো দেখি আমার পূর্বে কি ত্রিকোণমিতি সূত্র সম্পর্কে একটা আলোচনা করা হয়েছে যে সাইন থিটা কি কস থিটা কি হোসেক থিটা কি সেক থিটা কি টেন থিটা কি কট থিটা কি ঠিক আছে না সেইগুলো যদি আমরা ওই ক্লাসটা যদি আমরা ভালোভাবে দেখি তাহলে অবশ্যই কি এই ক্লাসটা সম্পর্কে ধারণা অর্জন করা যাবে তাছাড়া আমি আমার ডিসক্রিপশন লিঙ্কে কমেন্ট ডিসক্রিপশন বক্সে আমি ওই ক্লাসটার লিঙ্কটা দিয়ে দেবো তো তোমরা ত্রিকোণমিতি সূত্রগুলি সম্পর্কে যে ক্লাসটা আছে সেই ক্লাসটা করে তুমি এটা বুঝতে পারো তাহলে কি আছে যে কস স্কোয়ার কোন এ বিসি তাহলে আমরা জানি কস থিটা এ বিসিটা কি আবার প্রশ্নের মধ্যে বলে দিছিল কোন এ বিসিটা কি আমার থিটা কোন এই যে এই এই ত্রিভুজ সংলগ্ন ঠিক আছে না এ সি ত্রিভুজ সংলগ্ন তাহলে কস এ বি সি তাহলে এই ত্রিভুজ সংলগ্ন আমার ভূমি কি কস কোস ইকুয়ালটা আমরা কি জানি কস থিটা আমরা জানি কি ভূমি বাই অতিভুজ কোস ইকুয়ালটা আমরা কি জানি ভূমি বাই অতিভুজ ঠিক আছে তাহলে ভূমি ভূমি কি দেয়া আছে আমার বিসি এবং অতিভুজ কি আছে আমার এ বি ঠিক আছে না তাহলে বসাও তাহলে এ এ বি সিটা আমার দেওয়া ছিল থিটা এই বসাইলাম কস থিটা ইকুয়াল টু ভূমি আমার কত দেওয়া ছিল বিসি একুশ সেন্টিমিটার বসাইলাম একুশ সেন্টিমিটার বা অতিবুস অতিবুস কত দেওয়া ছিল উনত্রিশ সেন্টিমিটার তাই উনত্রিশ সেন্টিমিটার এবং বর্গ বর্গটা কেন করব বর্গটা করব এই যে এখানে বলে দিছে cos square theta minus sine square theta ঠিক আছে না তাহলে অবশ্যই আমার বর্গের মানটা লাগবে তাহলে কি আমার কস স্কোয়ারের মানটা লাগবে না যেহেতু আমি কসের মান পাইছি তাহলে উভয় পক্ষে যদি আমি বর্গ করে দিই উভয়পক্ষে যদি আমরা বর্গ করে দিই তাহলে বর্গ করলে কি আমার এই মান থেকে এই রেজাল্ট হচ্ছে না তাহলে উভয় পক্ষকে বর্গ করো দেখ কষের উপরে বর্গ এবং এই পুরা একুশ এবং নিচে গেছে উনত্রিশ এই পুরাটাতে যদি আমি বর্গ করি একুশটাও বর্গ করি নিচেটা বর্গ বর্গ মানে কি দুই দুই দ্বারাকে এর পাওয়ার কি আমার দুই উনত্রিশের পাওয়ার কত আমার দুই ঠিক আছে না দুই মানে কি এই সংখ্যাতে এই সংখ্যা মানে একুশ দুইটা এর উপর যতবার ঘাত হবে বা পাওয়ার হবে তাহলে ততবার কি গুণ করতে হয় একই সংখ্যাতে ঠিক আছে না তাহলে একুশে একুশ দ্বারা গুণ করলে কত হচ্ছে আমার একুশে বর্গ করলে কত হচ্ছে আমার চারশো একচল্লিশ এবং উনত্রিশে বর্গ করলে কত হচ্ছে আমার আটশো একচল্লিশ ঠিক আছে তাহলে আমরা কি কস স্কোয়ার থিটার একটা মান পেয়ে গেলাম ঠিক আছে না কস স্কোয়ার থিটার একটা মান পেয়ে গেলাম তাহলে এখন আমরা কি আমার লাগে কি সায়েন্স স্কোয়ার থিটা তো সায়েন্স স্কোয়ার থিটার মানটা আমরা বের করি তো সায়েন্স স্কোয়ার তুমি যদি এভাবে করতে চাও তাহলে এভাবেও তুমি কি সায়েন্স স্কোয়ার থিটার মানটা বের করতে পারো ঠিক আছে না তুমি এভাবে চাইলে কি সায়েন্স স্কোয়ার মানটা বের করতে পারো কোনো সমস্যা নেই কিন্তু কি সবচেয়ে সহজভাবে তুমি যদি সূত্র ফালায় করো আমরা একটা সূত্র শিখছিলাম মনে আছে তো চলো সূত্রটা দেখে আসি তাহলে আমরা সূত্রটা কি দেখছিলাম যে sine square theta sine square theta equal sine square theta plus cos square theta equal to one ঠিক আছে না sine square theta plus cos square theta equal to one ঠিক আছে না তাহলে এইটুকু থেকে এই এই সূত্রটাকে যদি আমরা ভাঙাই তাহলে ভাঙালি কি আমার দেখো তো ভাঙালি কি আমার কি হইতেছে বাঙালি হইতেছে কি আমার সাইন স্কোয়ার থিটার যদি আমি এইটা প্লাসটা এই পাশে রেখে দেয়া যদি আমি ওইটা এই কোষটা যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে কি এটা প্লাসটা কি সাইড পরিবর্তন হলে চিহ্নের একটা পরিবর্তন হয় ঠিক আছে না চিহ্নের পরিবর্তন কি কোষটাকে ওই পাশে গিয়ে কী হয় মাইনাস হয় সাইড পরিবর্তন তারপরেও যদি তোমরা এখানে ক্লিয়ার না হও তাহলে আমি ডেসক্রিপশন বক্সে আমি ক্লাস্টার ফুল সূত্র ত্রিভুবনদী সূত্রগুলি যে ক্লাসটা আছে ওই ক্লাসের লিঙ্কটা দিয়ে দেবো তোমরা ওইখানে গিয়ে দেখতে দেখতে পারো যে কেমে কীভাবে এইরকম একটা বিভাজন করে কীভাবে sine square theta equal to one minus cos square theta আসছে ঠিক আছে যেহেতু আমার সায়েন্স স্কোয়ারের মান বের করতে হয় তাহলে আমরা জানি কি সূত্রটা ওই রকম ছিল যে সায়েন্স কো ছিল উপপাদ্য অনুসারে একটা সূত্র ছিল ঠিক আছে না কি ছিল যে sine square theta equal to one minus cos square theta ঠিক আছে আছে তাহলে ওয়ানের মান আমি বসাইলাম তো কোষের একটা মান পাইছি কোষের মানটা কই পাইছি এই যে চারশো একচল্লিশ বাই আটশো একচল্লিশ সে বসাইলাম আর এই যে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটার একটা মান বসাইলাম তারপর লসাগু বসাবো হ্যাঁ অনেকে হয়তো লসাগু বসাগু পারো পারো আবার অনেকে কি পারো না তাহলে আমরা মনে মনে দেখি আবার ওই বিষয়টা আলোচনা করে দিতে ধরো এই ওয়ানটা কি আছে ওয়ানের নিচে মনে মনে কি আমার একটা ওয়ান ধরে নিতে হবে তাহলে ওয়ান আর আটশো একচল্লিশের লসাগু কত হয় আটশো একচল্লিশে তাহলে আমরা জানি যে হরের হর দ্বারা ভাগ করে ওই ভাগফলটাকে উপরে লবের সাথে গুণ করতে হয় হরে হর দ্বারা ভাগ করে ওই ফলটাকে উপরেরটার সাথে গুণ করতে মানে কি লবের সাথে গুণ করতে আমরা জানি কি অঙ্কের ক্ষেত্রে কি লব থাকে কি উপরে হর থাকে কি নিচে ঠিক আছে না তাহলে ভাগ করো নিচে যেহেতু ওয়ান আছে তাহলে আটশো একচল্লিশে এক দ্বারা ভাগ করলে কী হয় আটশো একচল্লিশে আটশো একচল্লিশের যদি তুমি ওয়ান দ্বারা গুণ করো তাহলে উপরে কি থাকবো তোমার আটশো একচল্লিশ ঠিক আছে না মাইনাস তা মাইনাস আছে তুমি আটশো একচল্লিশ আটচল্লিশ দ্বারা ভাগ করলে ওয়ান হয় ওয়ান দিয়ে তুমি যদি চারশো একচল্লিশটা গুণ করো তাহলে চারশো একচল্লিশ হয় তাহলে আটশো একচল্লিশ থেকে চারশো একচল্লিশ গেলে থাকে কত তোমার চারশো চল্লিশ ঠিক আছে তাহলে এই লাইন থেকে এই লাইন আশা করি কীভাবে আসছে বুঝতে পারছো যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা তাহলে এখন মানগুলো বসাও তাহলে প্রদত্ত রাশিটা কি ছিল cos square theta minus sine square theta তাহলে কসের মান এই বসাইলাম মাইনাস সাইন স্কোয়ারের মান বসাইলাম তো বসে আবারও একই রকম লসাগু বসাগু তারপরে কি আমরা বলছিলাম যে কি হরকে হর দ্বারা ভাগ করে লবের সাথে কি ওই ভাগফলটা গুণ করতে হয় তাহলে আটশো একচল্লিশে আটশো একচল্লিশ দ্বারা ভাগ করলে কি হয় ওয়ান ওয়ানটিকে উপরে চারশো একচল্লিশ সাথে গুণ করলে কি হয় চারশো একচল্লিশই তারপরে মাইনাস থাকে মাইনাস উপরে মাইনাস তাহলে কত আটশো একচল্লিশে আটশো একচল্লিশ দ্বারা ভাগ করে উপরের সাথে গুণ করো তাহলে ওয়ান দ্বারা গুণ করলে কত হয় চারশো চল্লিশ তাহলে কী হয়েছে তাহলে তুমি যদি চারশো একচল্লিশ থেকে চারশো চল্লিশ বাদ দাও তাহলে তোমার কত আসতেছে উপরে অবশ্যই ওয়ান আসবে ঠিক আছে না তাহলে তুমি যদি চারশো থেকে চারশো চল্লিশ দ্বারা ভাগ তাহলে উপরে কি আসতেছে তোমার ওয়ান আসতেছে ঠিক আছে না আমার এখানে তুলো হয়তো বা লেখাটা ভুল হয়েছে তোমরা এটা ঠিক করে নেবে ইনশাল্লাহ আশা করি এটা তোমরা ঠিক করে নেবে ঠিক আছে আচ্ছা আমরা পরবর্তী কাজের অঙ্কটাই চলে যাই পরবর্তী অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এটা দেখা গেছে সচরাচর অনেকগুলো বোর্ড কোশ্চেনের মধ্যে এটা লক্ষ্য করা যায় তাছাড়া স্কুলে যে প্রশ্নগুলো হয় ওই ক্ষেত্রে যেরকম মডেল টেস্ট টেস্ট এই পরীক্ষাগুলোর মধ্যে এই অঙ্কগুলোকে সবচেয়ে বেশি দেখা যায় ঠিক আছে না তাহলে এই কাজের অঙ্কটা কী ছিল যে cot to the power four cot to the power four A minus cot স্কোয়ারে হলে প্রমাণ করতে হবে যে cos to the power four A plus cos square A equal to কি আমার ওয়ান ঠিক আছে <clears throat> তাহলে কি আমার এইটুকু দেওয়া আছে এইটুকু দেওয়া থাকলে আমার প্রমাণ করতে কী হবে যে cos to the power four A plus cos square A equal to one তো দেখো যেটুকু দেওয়া আছে তুমি সেটুকু আগে করো ভাঙো ঠিক আছে না দেওয়া আছে কি আমার কত দেবার four A minus cos square A equal to কি আমার ওয়ান ঠিক আছে না তাহলে আমার প্রমাণ করতে হবে এইটুকু এটুকু দেওয়া আছে এটুকু প্রমাণ করতে হবে ঠিক আছে না তাহলে প্রমাণ করো যেটুকু দেওয়া আছে ওইটুকু দাদা আগে প্রমাণ করো ঠিক আছে দাদা দেখো কোটি দেবার four A minus cos square A equal to one এটা কি আমার এটা কি আমার দেওয়া আছে ঠিক আছে না আচ্ছা এখানে আমার প্রশ্নটা তুলতে ভুল হয়েছে তোমরা এখানে অবশ্যই এটা কারেকশন করে দিতে পারো এই কারেকশনটা হয়েছে কি আমি এটা আমি ঠিক করে দিই এখনই তোমাদের বুঝতে সুবিধা হবে অনেকের ঝামেলা থাকতে পারে এই বিষয়টার মধ্যে যে এটা কীভাবে আসলো ইকুয়াল টু ওয়ান ঠিক আছে না ঠিক আছে এই যে cot to the power four A minus cot square equal to one ঠিক আছে না এইটুকু হলে কি আমার প্রমাণ করতে হবে যে কি আমার এইটুকু থাকলে আমার প্রমাণ করতে হবে কস স্কোয়ারে plus cos cos to the power A plus A plus cos square equal to one তাহলে এই যে দেওয়া আছে যেটা দেওয়া আছে সেটা দিয়ে কি আমি আগে এর মানটা বার করি কস টু দি পাওয়ার ফোর এর মানটা বার করি ঠিক আছে দেখো দেওয়া আছে কি আমার কোটি দেওয়ার ফোরে মাইনাস কস স্কোয়ারে এই করে টু ওয়ান তাহলে সাইড পরিবর্তন করলে কি আমরা জানি চিহ্নেরও পরিবর্তন হয় কসটা এই পাশে মাইনাস আছে বাম পাশে কি আছে মাইনাস আছে এটা ডান পাশে কি হয়ে যাবো সাইড চেঞ্জ করলে প্লাস হয়ে যাবো ঠিক আছে তাহলে এই পাশে কটটা কি প্লাস আকারে ছিল এটা এই পাশে রেখে দিলাম শুধু কটসটা রেখে আমি সাইড পরিবর্তন করে দিলাম তাহলে ওয়ানটা এখানে প্লাসে আছে তাই প্লাস কট স্কোয়ারে ঠিক আছে তাহলে আমরা সূত্র শিখছিলাম একটা মনে আছে সূত্রটা ছিল কি আমার সূত্রটা ছিল যে cosec square cosec square theta minus cos square theta equal to one একটা সূত্র শিখছিলাম ঠিক আছে cosec square theta minus cosec square theta minus cos square theta equal to one সেই সূত্র শিখছিলাম এবং সাইড পরিবর্তন করে কী হয়েছিল যে cosec square theta equal to one plus cos square theta ওই যে সাইড পরিবর্তন করে ঠিক আছে তোমরা যদি এই লাইনটা না বুঝো তাহলে এই যে এই সূত্র থেকে এই ফর্মুলাটা কীভাবে আসছে এটা তুমি কি আমার ওই যে ত্রিকোণমিতি সূত্র বলে একটা ক্লাস আছে ওই ক্লাসটা তোমরা দেখে এই সূত্রগুলো কি বুঝে নিতে পারো তাহলে ওয়ান প্লাস কস কোয়াটিটা এটা কীভাবে আসলো ওই যে ওই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যে ত্রিকোণমিতি সূত্রগুলো ছিল ওই সূত্র অনুযায়ী one plus cos square theta equal to কি আসছিল এক্স স্কোয়ার থিটা ঠিক আছে না এখানে থিটা বা কোণের মানটা কি আমার এখানে দেওয়া আছে কি ওয়ান এ দেওয়া আছে বা তোমার যদি পরীক্ষার খাতায় বি কিউ আর যা থাকুক কোণের মান যা থাকুক ওইটা দেখার বিষয় না আর ওইটা দিয়ে অবশ্যই গাবড়াবা বানা ঠিক আছে কোনের মান তুমি এখানে থিটা বলো বা তোমার নাম রহিম আছে তুমি যদি সলিমুল তোমার কেউ ডাকে তাহলে তোমার সমস্যা নেই কারণ ওটা তোমার নাম কিন্তু তোমার গুণটা কি আছে সেটাই দেখার বিষয় ঠিক আছে না তো দেখো এইখানে এইখানে এটা কি এইখানে এটা কি তার ওই কোণের মানটাই নির্দেশ করে ঠিক আছে না ওই থিটার মানটাই কি আমার নির্দেশ করে তাহলে বুঝছো one plus cos square theta থেকে এই যে কোসেক স্কোয়ার থিটাটা কীভাবে আসছে বা এটা কীভাবে আসছে ঠিক আছে না আশা করি বুঝতে পারছো তাহলে আমরা আবারও আরেকটা সূত্রে পড়ছিলাম ওই সূত্রটা কী ছিল cot equal to cos by sine cot equal to cos by sine হ্যাঁ তোমরা ওই ক্লাসটাতে বুধ দেখতে পারবো যে কীভাবে ভাগ করেছিল যে আমরা জানি কি cot equal to cos by sine cot equal to cos by sine আমরা পড়ছিলাম ঠিক আছে যেহেতু উপরের উপরে পাওয়ার ফোর আছে তাহলে পাওয়ার ফোর দেওয়া দেয় উপরে তাহলে কটটার বাঙালি কী হয়েছে cos to the power four A by sines to the power four A মানে কি cot equal to cos cos theta by sine theta ঠিক আছে ওই যে পাওয়ার উপর ফোর ছিল দেখে এই জন্য উভয় পাশে কি ফোর এবং কুসেকের সাথে একটা বিপরীত সম্পর্ক ছিল কি সাইন তাহলে আমরা cosec square cosec theta equal to আমরা কি পড়ছিলাম ওয়ান বাই সাইন যেহেতু স্কোয়ার আছে তাহলে স্কোয়ার দিয়ে দাও তাই cosec square theta equal to one by sine square theta ঠিক আছে ওই বিপরীত সম্পর্কটা আশা করি বুঝতে পারছো হ্যাঁ তাহলে উভয় পাশের কি সান স্কোয়ার থিটা দ্বারা ভাগ করবো কেন ভাগ করবো এই ধর ডান পাশে কি আমার সান স্কোয়ার আছে ঠিক আছে তাই এই সান স্কোয়ারটা কীভাবে তুলে দেওয়া যায় সেই জন্য কি করব আমি সান স্কোয়ার দ্বারা ভাগ করবো যদি এখানে কস থাকতো আমি কি কস দ্বারা কি আমি গুণ করে দিতাম উভয় পক্ষ তাহলে কী হতো আমার সুবিধাটা যে কি এই যে এখানে যে কষ্টটা ছিল সেটাকে কি কাটা কাটাকাটি করে দিলে কি ওয়ান বাই ওয়ানে কী হয় ওয়ানই হইতো ঠিক আছে না এই জন্য যেহেতু এই পাশে কি আমার ডান পাশে যেহেতু সাইনটা আছে এই সাইনটারে বাদ দেওয়ার জন্য আমি কি করব সায়েন্স স্কোয়ার দ্বারা কি উভয় পক্ষে গুণ করে দেবো তাহলে দেখো এই পাশে কী ছিল cos to the power four A by sines to the power four A into উভয় পক্ষের দেওয়া হয় সায়েন্স স্কোয়ার দ্বারা গুণ করে দিয়েছি ঠিক আছে সায়েন্স স্কোয়ার দ্বারা গুণ করছি তাহলে এখন ভাগ করে দাও তো এই যে ডান পাশেটা ডান পাশেটা উপরে কি আছে সাইন নিচ এ আবার এখানে আছে কি সাইন তো স্কোয়ার দুইটা কি একই না সম্পর্কে কি মিলছে কি না দেখো মিলছে তাহলে দুইটাকে কাটাকাটি করে দাও তাই কাটাকাটি করলে sines square theta sines square A sines স্কোয়ারের দ্বারা ভাগ করলে কী হয় ওয়ান আসে না তাহলে ওয়ান নিচে ওয়ান ওয়ান ওয়ান দ্বারা কি ভাগ করলে কী হয় আমার ওয়ানই হয় আর এইখানে দেখো এইখানে খেয়ালটা রাখো যে উপরে কী আছে আমার সায়েন্স স্কোয়ার আর নিচে কী আছে সাইনটা দুবার আমরা লগের অঙ্কে দেখছিলাম যে কোনো সংখ্যার যদি আমরা ভাগ করি এবং তার উপরে যে গাঢ়টা থাকে ওই গাঢ়টা কি ভাগ করলে কি গাঢ়টা কি হয় আমার মাইনাস হয় ঠিক আছে না ভাগ করলে কি গাঢ়টা কি আমার মাইনাস হয় তাহলে সাইন টু ফোর থেকে সায়েন্স স্কোয়ার বা টু গেলেগা ফোর থেকে টু গেলেগা থাকে কত টু থাকে না তাই টু থাকে তো উপরে কী আছে cos to the four A by sines স্কোয়ারে ইকুয়াল টু কি ওয়ান ঠিক আছে আশা করি এই লাইন থেকে এই লাইনটা কি বুঝতে পারছো যদি না বুঝো তাহলে পিছন দিকে অবশ্যই টেনে টেনে দেখবা এখন দেখো এখন আবার আর আর গুণ করে দাও ওই পাশে যেহেতু ওয়ান তাহলে তো কি আমরা মনে মনে ভাবতে পারি না এই ওয়ান এনে আরেকটা ওয়ান আছে তাহলে এই এই পাশের বাম পাশের সানডে উপরে ওয়ানের সাথে গুণ করো এবং নিচে কষ্টটাকে রেখিয়ে দাও তাহলে এই আবার এইখানে যে কষ্টটা তুমি ভাবতে পারো কষ্ট এখানে একা একা গেল তার নিচে কি কিছু নাই হ্যাঁ অবশ্যই আছে সাইন যে নিচে এটা নিচে একটা ওয়ান ছিল কিন্তু ওয়ানটা কি নিচে না লেখলেও চলে ঠিক আছে না নিচে ওয়ানটার এরকম এরকম খালি সংখ্যা থাকা মানে কি নিচে আর একটা কি আমার ওয়ান আছে ঠিক আছে না ওয়ান আছে যেহেতু দেখা যাচ্ছে না তাহলে এটা ওয়ান আছে আর যদি উপরে ওয়ান থাকতো তাহলে উপরে ওয়ানটা তোমার কি অবশ্যই দিতে হইতো যেহেতু নিচে ওয়ান তাহলে নিচে ওয়ান দেওয়ার কোনো কি আমার দরকার নাই তাহলে এই সাইনটাকে উপরে ডান পাশের উপরটার সাথে গুণ করে দাও তাহলে সাইন স্কোয়ারে ওয়ানের সাথে গুণ করলে কী হয় সাইন স্কোয়ারে ঠিক আছে না এ দেখো কেমন হয়েছে গুণ করে দেয়া ঠিক আছে না আর আর গুণ দেয়া এখন আমরা আবার সূত্র ওই যে যে সূত্রটা দেখছিলাম এই এই সূত্রটাই দেখো খেয়াল করো দাঁড়াও এই যে sine square plus cos square theta to one ঠিক আছে না এই সূত্র থেকে তোমার এইটা আসছে এটা কি আসছে sine square theta equal to one minus cos square theta ঠিক আছে ওই যে সূত্র থেকে পিতাগোরাস উপপাদ্য অনুসারে ত্রিকোণমিতির সূত্রাবলী যে সূত্রগুলো ছিল এই সূত্র থেকে এটা আসছে যে sine square theta equal to one minus cos square theta ঠিক আছে এই সাইন্সে কি আমি থিটা দ্বারা বাঙাইছি কেন বাঙাইছি কারণ আমার কি লাগে কোষের মান লাগে ঠিক আছে না এই যে এটা কোষের মান লাগে এই জন্য কি আমি কোষটা ভাঙাইছি সবসময় অঙ্ক সলভ করতে সময় একটা জিনিস খেয়াল করবা যে তোমার কি থেকে কি প্রমাণ করতে বলছে ঠিক আছে এটা থেকে যেহেতু এটা প্রমাণ করতে বলছে তাহলে তোমার কি সবসময় মাথায় রাখতে হবে যে আমি কর থেকে কিভাবে কষ আনবো ঠিক আছে কর থেকে কিভাবে আমি কষ আনবো এই বিষয়টা যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে এই ফর্মুলাটা কি তোমার সাথে কিছুই না তোমাকে যদি দুনিয়ার যত অঙ্ক ঘুরে পেছে দেওয়া হয় না কেন তুমি এই ফর্মুলা অনুযায়ী কি ওই এই স্ট্রাকচার অনুযায়ী কি তুমি অঙ্কটা কি সলভ করে নিতে পারবা ঠিক আছে না তা যেহেতু এখানে আমার কো স্কোয়ারের তে মান লাগে তাহলে এখানে আমি কি করব এই সাইনটা রেখে যদি আমি পিথাগোরাসের সূত্র অনুযায়ী যদি বাঙালি তে বাঙালি কি ওয়ান মাইনাস কো স্কোয়ারে ঠিক আছে না তাহলে আবার এই কোসটা কি ডান পাশে কি আমার আছে মাইনাস না সাইড পরিবর্তন করে দাও তাহলে বাম পাশে কি হয়েছে প্লাস আর এই পাশে কি ওয়ান ওয়ানই রয়ে গেছে দেখো তো আমার প্রমাণ হচ্ছে কি না cos to the power four A plus cos square equal to one হ্যাঁ প্রমাণ হচ্ছে কি না তাহলে আশা করি অঙ্কটা অনেক সময় পাবে বুঝতে পারছো যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা আর তোমাদের যেভাবে ক্লাস নিতে সুবিধা হয় সেভাবে আমরা ক্লাস নেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে কাজের দুই নাম্বার অঙ্কটির দিকে আমরা লক্ষ্য রাখি সেম অঙ্ক আগেরটার মতোই ঠিক আছে না ফর্মুলা সেম আগেরটার মতোই তুমি যদি দেখো সেম আগেরটার মতোই ঠিক আছে না এরকম হাজার অঙ্ক তোমাকে কি সামনে যদি দিয়ে দেওয়া হয় তাহলে তুমি সেটা তোমার কাছে কি আসলে পানির মতো লাগবে আচ্ছা এখানে একটু কারেকশন করে দিই এখানে একটু ভুল আছে এখানে আমার ভুলটা আরও একটু কারেকশন করে দিই এখানে ওয়ান ঠিক আছে হুম কে দেখো আগেরটার মতো এখানে আমার মান দেওয়া ছিল sine to the power four A plus sine square A equal to one হলে প্রমাণ করতে হবে যে tan to the power four A minus tan square A equal to one ঠিক আছে না তাহলে এন থেকে এটা আবার তোমাকে আগে অঙ্কটার মধ্যে বলছিলাম প্রিভিয়াস ম্যাটটার মধ্যে তোমাকে বলছিলাম যে যেটা দেওয়া থাকবে সেটা থেকে আরেকটা প্রমাণ করতে হলে তোমার এইটা থেকে এটা কিভাবে বের করা যায় কি কি ফর্মুলা প্রয়োগ করলে এটা থেকে এটা আনা যায় সেই ফর্মুলাটা কি তোমার মাথায় রাখতে হবে সবসময় খেয়াল রাখবা যে যেটা দেওয়া আছে এটার জন্য আরেকটা আনলে আমার কি কি ফর্মুলা ইউজ করতে হবে ঠিক আছে না এটা সবসময় মাথায় রাখবা আর অঙ্ক করবা দেখবা তোমার অঙ্ক কি একদম পানির মতো হয়ে যাবে ঠিক আছে না দেওয়া আছে কি আমার sine to the power A plus sine square equal to কি আমার ওয়ান তা প্রমাণ করতে হবে tan to the power four A minus tan square equal to one ঠিক আছে না যেটা দেওয়া আছে সেটা তারা বার করি আর মাথায় রাখতে হবে যেহেতু সাইন সাইন দিয়ে কি কে আনা যায় কিনা সাইন দেয় টেন কি আনা যায় কিনা তো দেখো সাইন দিয়ে টেন কীভাবে আনতে হয় তো দেওয়া ছিল সাইনটিতে পরে plus sine square equal to one ঠিক আছে এখন আবার সাইড চেঞ্জ করো সাইড চেঞ্জ কি মনে আছে হ্যাঁ এই পাশে প্লাস থাকলে সাইড পরিবর্তন করলে মাইনাস মানে কি চিনের একটা পরিবর্তন ঘটে সাইড পরিবর্তন হলে ঠিক আছে না তাহলে পাশে ওয়ান ছিল ওয়ান ছিল সাইনডে এই পাশে প্লাস ছিল ওই পাশে যে একই মাইনাস হয়েছে আর বাম পাশে গিয়ে সাইনটা দুবার ফোরে রয়ে গেছে ঠিক আছে তাহলে আমরা একটা সূত্র শিখছিলাম sines square theta plus cos square theta equal to one তাহলে কস স্কোয়ার থেকে কস আবার যদি আমরা সাইড পরিবর্তন করি সূত্রটা ওই যে করছে উপপাদ্য অনুসারে যে সূত্রগুলো ব্যাখ্যা করছিলাম সেই সূত্র তোমরা দেখলে বুঝতে পারবা যে cos cos theta equal to one মানে সাইন্স থিটা ঠিক আছে এভাবে সাইন্স স্কোয়ার থিটা এভাবে একটা আসছিল ঠিক আছে না তাহলে ওয়ান মানে sines square theta equal to cos square theta বসানো যায় না বসিয়ে দিলাম ঠিক আছে দেখো কিভাবে আমি কি টেন এই সাইন থেকে কিভাবে টেন আনতে হয় সেই টেনটাকে আমি কি আনার চেষ্টা করব ঠিক আছে তাহলে আবার ভাঙা উভয় পক্ষকে কস টু দি পাওয়ার ফোর দ্বারা ভাগ করো উভয় পক্ষরে কষ্ট দিব আর ফোর দ্বারা ভাগ করো কেন ভাগ করবো যে কস দ্বারা ভাগ করলে কী হচ্ছে আমার যে আমার টেন কে আসতেছে কিনা কস দ্বারা যদি আমি উভয় পক্ষরে ভাগ করি কি আমার টেন আসবো না হ্যাঁ টেন আসবো কারণ আমরা জানি কি tan equal to sine tan theta equal to sine theta by cos theta ঠিক আছে না আমরা জানি কি tan equal to sine theta by cos theta তাহলে দেখো উভয় পক্ষরে কি আমি কস টু দি পাওয়ার ফোর দ্বারা ভাগ করছি উভয় পক্ষের দেখো কস টু দি পাওয়ার ফোর দ্বারা ভাগ করছি তাই ভাগ করলে কি হচ্ছে sine to the power A sin to the power 4a by cos to the power 4a equal to cos square a by cos to the power 4 মানে উভয় কি আমি cos to the power 4 দ্বারা ভাগ করছি কেন ভাগ করছি এই টেনটা আনার জন্য ঠিক আছে না তা আমরা জানি কি tan theta equal to sine theta by cos theta তাহলে এইটা থেকে কি এই টেনটা আমি লিখতে পারি না হ্যাঁ এখন আশা করি বুঝতে পারছো যে কেন উভয় পক্ষের cos দ্বারা ভাগ করা হয়েছে তাই আমি টেনটা আনার জন্য ঠিক আছে না তাহলে এটা থেকে এটা কীভাবে আসছে আশা করি বুঝতে পারছো যে সাইন টু দি পাওয়ার ফোরে বাই কস টু দি পাওয়ার ফোরে থেকে টেন টু দি পাওয়ার ফোরে কীভাবে আসছে ওই যে ওখানে সূত্রতে বলছিলাম যে tan theta equal to sine theta by cos theta ঠিক আছে এবং তাদের উপরে যেহেতু পাওয়ার ফোর তাহলে এই পাওয়ার ফোর ঠিক আছে তাহলে ইকুয়াল টু ইকুয়াল টু মানে কি আমরা জানি যে কোনো ঘাত গাত্রে ঘাত দ্বারা ভাগ করলে কোনো সংখ্যারে ভাগ করলে তার গাতগুলা কি মাইনাস হয় তাহলে এখানে গাত কত আছে টু এখানে কি ফোর তাহলে ভাগ করো দেখো উপরে যদি কষ্ট দিবার ফোর দ্বারা কষ্ট করে ভাগ করলে কী হয় ওয়ান ওয়ান হয় কি না তো টুতে টু গেলে কি জিরো জিরো হয়ে গেলে কি হয় ওয়ান ওই লগের অঙ্কের মধ্যে আছে ঠিক আছে না মাইনাস করে দিলে কি জিরো জিরোর মান কেমন ওয়ান হুম আর নিচে কি কষ্ট কস করে দ্বারা ভাগ করলে কি হয় উভয় পক্ষের কস করে দ্বারা ভাগ করলে কি হয় কষ্ট দিবার ফোরে কস করে দ্বারা ভাগ করলে কী হয়েছে আমার কস স্কোয়ার এ ঠিক আছে এই যে ফোর ফোর থেকে টু চলে গেছে ঠিক আছে না তাহলে এই পাশে ঠিকই আছে টেন টু দেওয়ার উপরে আবার আমরা সূত্রে বিপুল সম্পর্কে একটা সূত্র পড়ছিলাম ওইখানে বলছিলাম sec theta equal to one by cos theta বা cos theta equal to one by sec theta এরকম বিপুল সম্পর্কে একটা পড়ছিলাম না হ্যাঁ তাহলে এইখানে কি আছে যেহেতু ওয়ান বাই কস স্কোয়ারে তাহলে আমি এটাকে লিখতে পারি না সেক স্কোয়ারে কেন লিখবো কারণ আমার টেন আনতে হবে যেভাবে হোক কি আমার টেনটাকে আনতে হবে এই জন্য কি এটা আমি বার করলাম আবার আমরা আরেকটা সূত্র পড়ছিলাম যে sec square theta minus tan square theta sec square theta minus tan square theta equal to one ঠিক আছে আবার আমরা সাইড পরিবর্তন করে এভাবে দেখেছিলাম যে sec square theta equal to one plus tan square theta এই সাইড পরিবর্তন করলে চিহ্নের পরিবর্তন হয় হ্যাঁ ত্রিগুণের সূত্রগুলি আলোচনা করছিলাম তো সেক্স স্কোয়ার থিটা থেকে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটাটা কীভাবে আসলো ওই যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যে ত্রিগুণের সূত্রগুলি ছিল ঠিক আছে না সেই সূত্র থেকে সেটা আসছে যে sec square theta equal to one plus cos square theta এটা আসছে ঠিক আছে না তাহলে আশা করি এটা থেকে এই লাইনটা কীভাবে আসছে বুঝতে পারছো তাহলে এই টেনটা প্লাস ছিল তাহলে বাম পাশে নিয়ে যাও সাইড পরিবর্তন করলে কি চিহ্নেরও পরিবর্তন হয় এবং তুমি কি ডান পাশে নিয়ে গেলে এবং বাম পাশে কি আমার ওয়ানটা তো রয়েই গেছে তাহলে সুতরাং tan to the power four minus tan square A equal to one দেখো তো এটা কি চাইছে কিনা tan to the power four A minus tan square A equal to one হ্যাঁ তো তো আজকে ক্লাস এই পর্যন্তই আশা করি তোমাদের ক্লাসটা অনেক ভালো লাগছে আর যদি আশা করি তোমরা আমার ক্লাসগুলো নিয়মমাফিক খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে দেখবা এবং যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই ক্লাসগুলো থামিয়ে থামিয়ে দেখবা ঠিক আছে তাহলে তোমাদের ক্লাসগুলো আরও নিখুঁতভাবে নেওয়ার জন্য চেষ্টা করবে আর তোমাদের ক্লাসগুলো কীভাবে নিলে বা সবচেয়ে বেশি ভালো হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে ইনশাল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই তোমরা সকলেই ভালো থাকো আল্লাহ হাফিজ